সেই ঘটনা তোমাদের বেলা ঘটবে এবং স্বপ্ন সেখানে বড় ধরনের বেসিক একটা পার্ট নেবে এবং নবীজি বলেছেন স্বপ্ন স্বপ্ন মিথ্যা হবে না তারা বাতি সাত তাকে যে কারণ আশপাশের সব মিডিয়া মিথ্যা বলে বিশ্ব মিডিয়া মিথ্যা